সবাইকে ধন্যবাদ ক্লাস অ্যাটেন্ড করার জন্য আজকে আমাদের ক্লাস হচ্ছে ইউটিউব ভিডিও এসিও ঠিক আছে আজকে আমাদের ক্লাস হচ্ছে YouTube video SEO YouTube video এসিওর ক্লাস পরে আমরা ইউটিউব প্রমোশনের ক্লাস দেখব ইউটিউব প্রমোশনের ক্লাসের পরে আমরা ফাইবারে চলে যাব অথবা ইউটিউব প্রমোশনের ক্লাস পরে দেখব নেক্সট ক্লাস আমরা ফাইবার থেকে শুরু করে দেব প্রমোশনের ক্লাস কোনটা করবো আগে প্রমোশনের ক্লাস করাইব নাকি আগে ফাইবারের ক্লাস করাইব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাকিব ভাই কি অবস্থা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো হয় ফাইবার ক্লাসটা করাইলে তাহলে আজকের ক্লাসটা পড়ে ফাইবারের ক্লাসটা শুরু করে দিব ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কারণ অনেকদিন যাবত তো মানে এই আটকে আসি ফাইবারটা করতে পারলে আর কি সবার জন্য ভালো হয় আমি যা বুঝতেছি আর কি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি স্ক্রিন শেয়ার করলাম নেক্সট ক্লাস ইনশাআল্লাহ ফাইবারের উপরে হবে আপনারা কোমর বাঁধ স্যার একটা কথা শুরু করে দিবেন ওকে এখন হচ্ছে আমি গতদিন কিভাবে ভিডিও আপ দিতে সেটা দেখিয়েছিলাম আজকে আমি একটা ভিডিও আপলোডে লাগিয়ে দিছি সেই ভিডিওটা already seventy six percent upload হয়েই গেছে আপলোড অন দ্য ওয়ে আছে এখন আমরা সেই ভিডিওটা অ্যাচিভ করব ঠিক আছে এই যে দেখেন কতদিন বলছিলাম এখানে একটা স্কোর দেখাইব ওই যে দেখেন ওই জায়গার মধ্যে একটা স্কোর আছে কথা বুঝতে পারছেন এটা আমরা যখন করব আমরা যখন কাজ করব তখন এই স্কোরটা আমরা দেখতে পারব এটা বাড়তেছে না কমতেছে ওকে আমরা শুরু করলাম আমার এই ভিডিওটা হচ্ছে ফাইবারের উপরে ঠিক আছে open a Fiverr account professionally ভিডিওটা আপনারা দেখতে পারেন দেখে একটা ধারণা নিতে পারেন পরবর্তী ক্লাসে আপনারা বুঝবেন কথাটা বুঝতে পারছেন কারণ আপনাদের পরবর্তী ক্লাসটাই তো আপনাদের ফাইবারের তো আপনারা এই ভিডিওটা দেখে ধারণা নিতে পারেন ফাইবারের উপরে ওকে তো ওপেন এ ফাইবার অ্যাকাউন্ট প্রফেশনালে sorry open a Fiverr account apaixonado. Fiverr account professional set up okay ঠিক আছে তো বানান ঠিক আছে আপনারা সবাই দেখেন আচ্ছা আমরা টাইটেলটা দিয়ে দিলাম এখন আমরা কি করব প্রেসক্রিপশন দিব কি দিব প্রেসক্রিপশন দিব ডেসক্রিপশনটা ইংলিশে দিলে হবে সমস্যা নাই আমরা ইংলিশে এখন ডেসক্রিপশনটা কি দিব ডেসক্রিপশনটা হচ্ছে ডেসক্রিপশনটা হচ্ছে হাই মনে করেন আপনি ডেসক্রিপশনটা ইংলিশে দিতে পারেন না তাহলে আপনি কি করবেন আপনি কি ডেসক্রিপশন দিবেন না অবশ্যই দিবেন এমন আপনি ইংলিশ করতে পারেন না তাহলে আপনার জন্য আলাদা একটা ওয়ে আছে একটা ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা হচ্ছে ট্রান্সলেটর সেই ট্রান্সলেটরটা আমি কি করলাম ওপেন করলাম ওপেন কইরা এখন থেকে বাংলায় লিখব আসসালামু Ramon Araicon Acha Pronto, me dê essa everybody. এই যে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে হাই আসসালামু আলাইকুম welcome to visit my channel I hope you and your family are well I have shown in this video how to open a seller account on Fiverr. Yeah, yeah. Yeah, well, i আমি ইগো আমি মাফি মাফিয়া লইব তারে দিয়ে নামাতে আমি আমি আর ঠিক আছে আচ্ছা না ইগো ইগো গার্জেন্টর কাছে যাইতো মাতি কাল বুঝছো এখানে ইলা যাইতো না কইলেও ফোন করিয়া বললেও আমি মিস করে দিছি এটা ওলা মাত দিয়েছো কিন্তু নাই বাদে তুমি তোমার বউরে দিয়ে আমার আনাইয়া দিবা এখানে জানালে মাত তুলা বাদের বাদে তুমি এখান আমার আনাই তুমি এখান কাম করিয়া দেওয়া লাগবো তুমি বুঝছো না মাত তুলতে হইব জানালে কারণ এখানে গার্জেনের কাছে মাত যেতে বুঝছো না আচ্ছা ওকে আচ্ছা Jahan Kiseler account on Fiverr. I have also shown how I have I have shown in this video <clears throat> how to open a seller account uh, seller account on Fiverr. I have also shown how to re re prepare its description, how to set up professionally in this video. I have shown how to add a Fiverr related Fiverr related extension which are very important for your Fiverr account. আরও কিছু দিতে পারি যেমন আপনি এই ভিডিও দেখলে আশা করি আর ফাইবার অ্যাকাউন্টের আপনার ফাইবার অ্যাকাউন্টটিকে সাজানো নিয়ে কোনো চিন্তা করতে হবে না এইটুকু দিতে পারে আপনি এই ভিডিও যেহেতু আমার একদম প্রফেশনাল ভিডিও সেট আপ দিতেছি এই জন্য আপনাদেরও একদম কিভাবে প্রফেশনাল অর্থাৎ এটা হচ্ছে আমার প্রফেশনাল ভিডিও একটা ফাইবারের ভিডিও তো আপনারাও এটা দেখলে বুঝতে পারবেন কিভাবে প্রফেশনাল ভিডিওটা দিতে হয় কথা বুঝতে পারছেন তারপরে হচ্ছে আসুন এই এই পর্ব আমাদের শেষ শেষ করে গেলাম আমরা চেক করবে এটা not it's made not no it's made for kids এটা আমরা সিলেক্ট করে দিলাম তারপরে আসেন ট্যাগে ট্যাগুলো এখন আমরা এগুলো সব ডিলেট দিয়ে দিব এই ট্যাগুলো আমরা ডিলেট দিয়ে দিলাম ঠিক আছে ডিলেট দিয়া আমরা যেহেতু ফাইবার এক্সটেনশন অ্যাড করছি সেই ফাইবার এক্সটেনশনের আমরা এই যে দেখেন কিছু এড এখান থেকে আমরা অ্যাড করতে পারবো কিছু এগুলো হচ্ছে কি জাতীয় এই যে দেখেন ওখানে ক্লিক করলাম আমি এই যেতে ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন এই যেগুলো দিছে এগুলো আমি অ্যাড করতে পারবো plus what is digital marketing এটা দিতে পারলাম তারপরে হচ্ছে ওই ডিজিটাল মার্কেটিং তারপরে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং কোর্স তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল তারপরে হচ্ছে এই যে সাজেস্ট এই যে সাজেস্টেড কিওয়ার্ড এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো আমরা এখানে দিলাম এই যে দেখেন সাজেস্টেড কিওয়ার্ডগুলো দেওয়া এখানে আমাদের স্কোর জিরো থেকে ছয়ত্রিশ পার্সেন্টে চৌত্রিশ পার্সেন্টে চলে আসছে আপনারা কি দেখতে পাচ্ছেন আমার পালাইয়া গেছে না আসেন আসেন দেখতেছে যাই হোক এখন দেখেন এখানে স্কোরটা বাড়তেছে এখন আমার ভিডিওটা তো মূলত ফাইবারের উপরে তাহলে আমি ফাইবারটা দিই এফ আই বি ফাইবার আমরা দিলাম এই ফাইবারের উপরে ক্লিক করলাম ক্লিক করার কারণে ফাইবার দেখেন এখানে আছে আমরা যদি এই এই ট্যাগ দিয়ে এখন পর্যন্ত এগারো এক লক্ষ এগারো লক্ষ চল্লিশ হাজার সাতশো তেতাল্লিশ জন তেষট্টি জন মানুষ এখন পর্যন্ত এই ট্যাগ দিয়েই মানুষ সার্চ করছে ইউটিউবে তাইলে এটা আমরা দিতে পারি এটা হচ্ছে ভেরি হাই মানে খুবই উন্নত মানের একটা কিওয়ার্ড এটা প্লাস দিলাম এই কিওয়ার্ডটা এখান থেকে সেট করো তারপরে ফাইবার গিগ ফাইবার টিপস এটা সতেরো হাজার ছয়শো ছিয়াশি এটা বেরি লো তারপরে এটা দিই যেহেতু আমাদের সাজেস্ট করছে এখানে সাজেস্ট করবে যেগুলো সেগুলো আমরা দিতে পারি ফাইবার গিগ এটা দিতে পারি ফাইবার চ্যালেঞ্জ এটা দিতে পারি এই যে আমাদেরকে বিভিন্ন ক্যাটাগরিগুলো দিছে সেগুলো আমরা দিয়ে দিলাম ওকে এটা কাটলাম এটা দেখেন আমাদের স্কোর এখন চৌত্রিশ পার্সেন্ট থেকে উঠটা সাঁত্রিশ পার্সেন্টে গেছে বেশ বাড়ে নাই এখন আবার আমরা দিলাম Fiverr account open Fiverr account create Bangla tutorial Fiverr account create দুই দিলাম দেখবেন একটা ট্যাগ দিলে একটু স্কোর বাড়বো একটা ট্যাগ দিলে একটু স্কোর বাড়বো ওইটা থেকে আসলে জিও নাই আরেকটা দেই Fiverr account creation Fiverr account create Bangla আচ্ছা এখান থেকে কিছু আমরা বসাইলাম বসানোর পরে এখন আমরা হ্যাশট্যাগ জেনারেট থেকে নিয়ে আসবো এখন হ্যাশট্যাগ জেনারেটে যাই YouTube hashtag generate YouTube hashtag generate এটাই মনে হয় এইটা না এইটা থেকে সুন্দর হয়ে আসে এইটা আমরা দিলাম ফাইবার জেনারেট ট্যাগ আমাদের দেখেন কতগুলা এখানে দিছে ফাইবার ফাইবার ফাইবার ডেট বাইস সবগুলা কপি করলাম কপি করে আইনা সুন্দর মতো পেস্ট করে দিয়ে দিলাম এখন দেখেন আমাদের স্কোর কই যায় এখন আমাদের স্কোর বেশি বাড়বে না ওইগুলো আমরা ডিলিট দিয়ে দিব ঠিক আছে ওইগুলো আমরা কিছু ডিলিট দিয়ে দিব যেহেতু এই যে কী জন্য এই যে লাল চিহ্ন আসতেছে এই লাল চিহ্নটা আসার পিছনে কারণ হয়েছে এই যে এখানে আমাদের পাঁচশোটা ক্যারেক্টারের প্রয়োজন সেখানে পাঁচশো উনানব্বইটা ক্যারেক্টার হয়ে গেছে তাহলে how to become a freelancer how make money freelancing how to freelancing এগুলো সব ঠিক আছে তার সাথে হচ্ছে এখান থেকে ডিজিটাল মার্কেটিং এটা না দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা এটা ডিলিট দিয়ে দিই Fiverr account create Bangla delete দিয়ে দিলাম এখনও আছে তার মানে এখনও রয়েছে এখনও রয়েছে আটান্নটা তাহলে বড় বড় এগুলো হাউ টু মেক মানিটা কেটটা দেই ফ্রিল্যান্সার প্রোগ্রামটা কেটটা দেই how to make money candidate কেটটা দেই এখানে রয়েছে আটটা ওয়ার্ক ফ্রম হোম এটাতে কাটা যায় না হাউ টু মেক মানি এটা তো একবার দেয়াই আছে how to make money online এটাও ঠিক আছে প্রত্যেককে কী কাটা যায় ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট দেখা যাবে স্যার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট এটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট এটা আচ্ছা, আচ্ছা। এটা আছে কাটটা দিলাম আচ্ছা যাক কাটটা দিলাম আচ্ছা যাক এখন আমাদের এই যে স্কোর আসবে দাঁড়ান এখন স্কোর হয়তো বা এইভাবেই দেখাইবে কিন্তু ওইভাবে তাক পরে দেখবেন আমাদের স্কোরটা বাড়ছে ওইভাবেই তারপরে হচ্ছে কি কারণ আমাদের এখন অনেক কাজ আছে এখন হচ্ছে চারশো চৌরাশিটা আমরা এনে দিতে পারবো আর কোনো সমস্যা নাই এখান থেকে আমরা ছোট্ট একটা বিষয় অ্যাড করতে পারি কি না দেখি ছোট্ট একটা না এগুলা যেগুলো আছে এগুলা বড় এগুলা দেওয়া যায় না বড় কিওয়ার্ড এগুলা কিওয়ার্ডগুলো বড় এগুলা দেওয়া যায় না না অনেকটা বড় ওকে তাইলে এখানে আর প্রয়োজন নাই এখন আমাদের কিসের প্রয়োজন জানেন তামলাইনের প্রয়োজন আছে আচ্ছা, ওগুলো সেট আপ এইগুলো তামলাইন রেডি করার পরে দেওয়া যাইব এখন আসলে একটা তামলাইনের প্রয়োজন তামলাইন কি বুঝেন যেখানে সিলেক্ট প্লেলিস্ট দিয়ে দেই সিলেক্ট প্লেলিস্ট ফাইবার কারণ আমরা এটা ফাইবারের ক্লাস এবং ফাইবারের সিলেক্ট দিয়ে দিলাম এখন আমাদের একটা কিসের প্রয়োজন তামলাইনের প্রয়োজন তামলাইনের প্রয়োজন আমরা ক্যানভাতে গেলাম আচ্ছা এখান থেকে দেখেন একটা বিষয় দেখেন কোনটা নিয়ে আসলে বাসবো ভালো মাইয়াগর ছবি আমি নাই এইটা দেখি এটা দেখি আগে মাইয়ার ছবি উঠানো যায় কিনা gente okay five odd down create and profit shona set up বলছি এটা তো অ্যাকাউন্টের না তো sir Fiverr account created professional set আসলে আমরা থামলাইন যেটা নিছি থামলাইনটা সুন্দর হয়েছে না এটা বাদ এই তামলাইনটা আমরা নিলে হবে না আমরা একটা তামলাইন সুন্দর তামলাইন নিতে হইব সেই তামলাইনটা আবার নেই আমরা এই তামলাইনটা আমাদের বাসার মতো তামলাইন না যেভাবে দেখছি সেভাবে হয়েছে না আমাদের একটা তামলাইন হইতে হবে একদম মানে কে ছুকে লাগার মতো তামলাইন এখন চুকে লাগার মতো থামলাইন এখান থেকে আপনারা একটা চুজ করবেন টাকা এমনিতে দিয়ে দেন সমস্যা নেই হ্যাঁ টাকা এমনিতে দিয়ে দেন সমস্যা নেই এবার account create and professional set up এই তাক একদম সিম্পল আকারে তাক আমাদের এই থামলাইনটা এখন আমরা ডাউনলোড দিয়ে দিলাম জেপিজি ফাইল ডাউনলোড দিলাম ডাউনলোড ওকে এখন আমরা এই ফাইলটা আমাদের এই জেপিজি ফাইলটা কি করব আমরা ডেস্কটপে নিয়ে আসবো কম্পিউটার থেকে ডাউনলোডে ডাউনলোড থেকে এখানে ওপেন করলাম ওপেন কইরা এখন কপি করলাম হয়ে গেছে আমরা এসিও করবো এসিওটা কিভাবে করবো এই জায়গা থেকে আমরা যে ডেসক্রিপশনটা দিছি সেই ডেসক্রিপশনটা সব নিয়ে আসবো দেখেন শুরু করি আগে এসিওটা এসিওটার এখানে ব্রাইট বাটনে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করে রিনেমটা দেখলাম ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে আবার রাইট বাটনে ক্লিক করলাম প্রপার্টিজ প্রপার্টিজ থেকে ডিটেলস ডিটেলস থেকে টাইটেল টাইটেল কি টাইটেল হচ্ছে ইউটিউব থামলাইন সাবজেক্ট হচ্ছে কি ফাইবার এ সি এটি অ্যান্ড ওকে তারপরে হচ্ছে কি ফাইভ স্টার দিলাম ফাইভ স্টার তারপরে হচ্ছে ট্যাগ ট্যাগ এই যে এই জায়গার মধ্যে যে ট্যাগগুলো আমরা ইউজ করছি সেই ট্যাগগুলো আমরা কপি করে এনে বসাই দিতে পারবো এই যে ট্যাগগুলো কপি করলাম কপি করে অন্যান্য বসাই দিলাম control press here okay control v enter তারপরে হচ্ছে আমরা এখন এই যে ওখানে ডেসক্রিপশন যেটা আছে ওই ডেসক্রিপশনটা C কন্ট্রোল V ওকে তারপর হচ্ছে ইউটিউব ইউটিউব আচ্ছা ওকে অ্যাপ্লাই ওকে এখন ওইদিকে আসি আবার এখান থেকে দেখেন একটা বিষয় খেয়াল করেন ওই যে ট্যাগুলো আছে না এই ট্যাগুলো আবার কপি করলাম কপি কইরা এই জায়গার মধ্যে জায়গার মধ্যে বসাই ওকে এগুলো হচ্ছে আমার এই যে দেখেন এখন আমার স্কোরটা পঞ্চাশে পঞ্চাশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ পঞ্চাশ আমার হয়ে গেছে আমি অ্যাড করলাম অ্যাড করতে আমার কি করতে হইব ডেস্কটপে যাইতে হইব ডেস্কটপ থেকে এইটা এটা এই যে ওপেন দিলাম এখন আমার থামলাইনটা অ্যাড হয়ে গেছে এখন কী করবো আমার এগুলো সব দেখবো দেখে আমি প্লে লিস্ট করছি ফাইবার তারপরে কি করছি আমি নট ফরমেট ফর আর কিছু সেট আপ থাকতে পারে দেখি নিচের দিকে হ্যাঁ বাংলা তারপরে হচ্ছে রেকর্ডিং ডেট রেকর্ডিং ডেটটা হচ্ছে গত কালকে গতকালকে হচ্ছে পাঁচ তারিখ তারপরে হচ্ছে ভিডিও লোকেশন ভিডিও লোকেশনটা হচ্ছে সিলেট এটা দিতে পারেন নাও দিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ এটা না দিলে দেওয়ার প্রয়োজন নেই এটা তারপরে হচ্ছে কি লাইনেন্স আচ্ছা এটা হচ্ছে এটা দিবেন লাইনেন্সটা দিবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইনেন্স তারপরে আসেন এখান থেকে আসে এডুকেশনটা দিবেন আমারটা চ্যানেল তো অবশ্যই এডুকেশনের টপ টাইপ অপশন না থাক এটা অপশনাল থাক তারপরে হচ্ছে এগুলো অপশনাল এগুলো আমাদের অ্যালাউল কমেন্টস ঠিক আছে টপ টাকা দিবে সব ঠিক আছে তারপরে হচ্ছে এই জায়গার মধ্যে আর আমাদের কোনো কাজ নাই দিলাম নেক্সট নেক্সট স্টেপে আসার পরে দেখেন অ্যাড সাব সাবটাইটেল অ্যাপ সাবটাইটেলটা কি আমরা অ্যাডে ক্লিক করি ক্লিক করলে দেখেন এই যে অ্যাপ সাবটাইটেল অ্যাপ সাবটাইটেলটা হচ্ছে আমরা এখানে কি লিখব এখানে লিখবো আমরা subscribe the channel subscribe the channel দেখেন অর্থাৎ আমরা এই যে সাবস্ক্রাইব যে চ্যানেল দিছি এই সাবস্ক্রাইব চ্যানেলটা কতক্ষণ পরে ভিডিও চলার কতক্ষণ পরে এটা দেখাইতো আপনারা এখানে দিলেন এখানে দুই ঘন্টা এই যে আমার সাইড মিনিট তিন সেকেন্ড পরে দেখাইব যদি আরও দেন আরও এদিকে ছয় মিনিট বারো সেকেন্ড পরে আপনার এটা দেখাইব ওকে তারপরে ক্যাপশনের প্লাসে ক্লিক করলে আর যদি আরও যদি ক্যাপশন দিতে চান তাহলে please com and set up all okay hmm. up. Ah. Please click the bell icon and set up তারপরে দিয়ে দিলাম ডান এটা কতক্ষণ পরে দেখাইব ছয় মিনিট বারো সেকেন্ড থেকে আট মিনিট বারো সেকেন্ডের ভিতরে আচ্ছা ডান দিয়ে দিলাম ডান ওকে আমার কী হইল সাব টাইটেলটা যুক্ত হইল তারপরে হচ্ছে অ্যান্ড স্কিন অ্যান্ড স্কিনটা কি অ্যান্ড স্কিনটা হচ্ছে অ্যান্ড স্কিনটা হচ্ছে আপনার ভিডিওর শেষে আমরা ভিডিও যখন শেষ হয়ে যায় একদম তখন তার দুই সেকেন্ড তিন সেকেন্ড আগে আমরা আরও কিছু ভিডিও দেখতে পাই যে ভিডিওগুলা আমাদেরকে শ করে যে আপনি ভিডিও দেখতে চান কি না কথা ঠিক আছে কি না সেটা হচ্ছে অ্যান্ড স্ক্রিন তো আমি অ্যান্ড স্ক্রিনে এইভাবে ভিডিও অ্যাড করে দিতে পারবো অ্যাড তারপরে দেখেন এখানে আছে অ্যান্ড স্ক্রিনে এই জায়গার মধ্যে আমি কয়টা ভিডিও দিতে পারছি তিনটা ভিডিও এই জায়গার এই ভিডিওটা দেওয়া নাই এখানে দিতে পারবো সাইডে এই যে দেখেন দুইটা ভিডিও দেওয়া আছে আরও কিছু যদি আমি এখান থেকে অ্যাড করতে চাই তাহলে এই যে দেখেন এখন আপনার এটা কখন দেখাইত একদম শেষে এক মিনিট মিনিট একদম শেষে ওকে তারপরে সেভ আচ্ছা ওকে তারপরে হচ্ছে আমার অ্যাড কার্ড অ্যাড কার্ডটা হচ্ছে অ্যাড কার্ডটা হচ্ছে কি অ্যাড কার্ডটা হচ্ছে আমার ভিডিওর একদম শেষে কি দেখাইতে চাই আমি ঠিক আছে একদম শেষে এক ওই যে আমরা দেখি না একটা টাইটেল দিয়ে রাখে টাইটেলটা কোনার মধ্যে দেখা যায় আর একটা ভিডিওকে রেফার করে ওইটাই আর কথা বুঝতে পারছেন তো এখান থেকে যদি আমরা এই যে ভিডিও ক্লিক করি তাহলে এই জায়গা থেকে একটা ভিডিও সেট করে দিতে পারবো যেমন এই ভিডিওটাই আমি সেট করে দিই এই ভিডিওটা সেট করে দিই এখন এই যে ডিজিটাল মার্কেটিং হাউ টু এই জায়গাটা এখানে শ করবে ঠিক আছে হ্যাঁ, কখন শ করতে তাইলে যদি এটা জায়গায় টাইমটা আমি সেট করে দিই তাহলে এই জায়গার মধ্যে আসার পরে আমার এটা দেখাই তারপরে হচ্ছে সেভ ওকে তাহলে আমাদের এখানে তিনটা সেট আপ আসছিল একটা হচ্ছে অ্যাড সাব টাইটেল আর তারপরে দুই নম্বরটা হচ্ছে আমাদের and add and screen auto set করছি অ্যাড কার্ড সেটাও সেট করছি আমাদের তৃতীয় ধাপ শেষ এখন চতুর্থ ধাপে নেক্সট দিয়ে চতুর্থ ধাপে নিয়ে যাবে চতুর্থ ধাপে নিয়ে যাওয়ার পরে দেখাচ্ছে আমাদের এটা কপিরাইট কি না না সরি তৃতীয় ধাপ আমাদের তৃতীয় ধাপ এখন আমাদের তৃতীয় ধাপ দেখাচ্ছে এখন আমাদের তৃতীয় ধাপ দেখাচ্ছে কে ভাই মামুন ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছি না আমি আপনার কথা শুনতে পাচ্ছি না জিনিসটা যদি ভালো না ক্লিয়ার আসেনি ভাই এড কার্ড যে অপশনটা দেখাইছেন এটা যদি আরেকটু দেখাইতেন ভালো হইতো ও এটা হতো ব্যাক আছে ঠিক আছে এই যে অপশনে গেলাম এই যে অপশনে গেলাম যাওয়ার পরে এখানে তো এড কার্ড দিয়ে দিছি এই যে দিলাম অ্যাডিটে ক্লিক করলাম বা এড এ ক্লিক করলাম তারপরে এই যে এখান থেকে কার্ড এখানে ক্লিক করলাম প্লেলিস্ট না ভিডিও একটা ভিডিও দিয়ে দিলাম এই যে আমার এই ভিডিওটা আমি এখানে চাপ দিলাম আমার এই ভিডিওটা শো করবে এখন আমাকে দুইটা ভিডিও একসাথে দিবে না একটা ভিডিও দিতে হইব আমি কাইটা দিলাম উপরেরটা কথা বুঝতে পারছেন তাহলে আমাকে এই টাইটেলটাই অর্থাৎ এই ভিডিওর টাইটেলটা কি digital marketing how to YouTube video SEO এই এই টাইটেলটা সেই জায়গার মধ্যে শো করতেছে আপনি দেখেন ঠিক আছে জি তারপরে হচ্ছে নেক্সট নেক্সট হচ্ছে আমাদের তিন নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপ আমাদের কপিরাইট কিনা আমাদের এই ভিডিওটা কপিরাইট হয়েছে কিনা সেই জিনিসটা দেখায় এটা আমাদের প্রয়োজন নাই তারপরে হচ্ছে নেক্সট নেক্সট হচ্ছে কি আমরা এই জায়গার মধ্যে আসলাম আমাদের এই জায়গার মধ্যে দেখেন প্রাইভেট অর্থাৎ আমি গতদিনে বুঝাইছি আজকে বুঝাচ্ছি যদি আমি চ্যানেলটাকে প্রাইভেট করে দিই অর্থাৎ এই ভিডিওটাকে প্রাইভেট করে দিই তাহলে প্রাইভেটটা হচ্ছে শুধুমাত্র আমি দেখতে পারবো আর কেউ আমার এই ভিডিওটা দেখতে পারবে না আচ্ছা দুই নম্বর যদি দিই আনলিস্টেড আনলিস্টেড মানে হচ্ছে আমার এই ভিডিওটা শুধুমাত্র যারা সাবস্ক্রাইবার আছে শুধু আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে তারা ছাড়া আর কেউ আমার এই ভিডিওটা দেখবে না কিন্তু যদি আমি পাবলিক করে দিই তাহলে আমার পাবলিক চ্যানেল দিয়ে করে দিলে যিনি সাবস্ক্রাইব করেছেন তিনিও আমার ভিডিওটা দেখতে পারবেন যিনি সাবস্ক্রাইব করেনি তিনিও আমার ভিডিওটা দেখতে পারবেন এবং আমার ভিডিওটা যিনি সাবস্ক্রাইব করেছেন তার প্রোফাইলও র্যাঙ্ক করবে র্যাঙ্ক করার সম্ভাবনা আছে আর যিনি সাবস্ক্রাইব করেনি তার প্রোফাইলেও র্যাঙ্ক করার সম্ভাবনা আছে সুতরাং আমাদের প্রোফাইলে আমাদের এই ভিডিওটা আমরা পাবলিক করে দিব তারপরে হচ্ছে নিচে কি আছে দেখি শিডিউল শিডিউল ঠিক আছে আর কিচ্ছু নাই তারপরে আসেন পাবলিক পাবলিকে আসলাম এখন পাবলিকে আসার পরে এই যে পাবলিক দিছি দেখেন এখন পাবলিকে আসার পরে এখানে আসছে ফেসবুক প্রথমে আমি কপি করলাম লিঙ্কটা কপি করে আমি ফেসবুকে পোস্ট করলাম কারণ এখানে আমার আরেকটা অপশন আছে সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়া অপশনটা আমাকে দেখাইব যে আমি সোশ্যাল মিডিয়া অপশনটা সেট করবো কিনা এই জন্য আমার সেট আছে কিনা এটা দেখাইব তাইলে পোস্ট করে দিলাম আমি সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ আমার ফেসবুকে আমি পোস্ট করে দিলাম সেই যে আমি চ্যানেল ক্রিয়েট করার সময় আপনাদের ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক সেট আপ করা দেখাইছিলাম আপনি যখন আপনার চ্যানেলে এইভাবে আপনার লিঙ্কটা সেট আপ করে দেবেন তখন ফেসবুকে ক্লিক করলে সরাসরি আপনার লিঙ্কে চলে যাবে কথাটা বুঝতে পারছেন তারপরে হচ্ছে লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আপনাদের যে গ্রুপে দেই সেইভাবে আমি গ্রুপে দিতে পারলাম ওকে তো এটা আমার প্রয়োজন নয় আমি রেখা দিলাম তাহলে আমার ভিডিওটা পাবলিশড হয়ে গেছে দেখেন আমার ভিডিওটা চলে আসছে এখন আমি দেখি একটা নিউটিউব ওপেন করে আমার ভিডিওটা কোন অবস্থা দেখায় ইউটিউব আমাকে এখানে স্কোর দেখাই কত স্কোর উড়াইতে পারলাম আমি আমি সব কিছু দেখতে পারলাম আচ্ছা দেখেন আমার নিচ থেকে আসে আগে সব আমি এক পঞ্চাশ পার্সেন্ট স্কোর উড়াইতে পারছি দেখেন আমার সবগুলো ফাইভ এগুলো ফাইভ করেই হচ্ছে আমার কাজ হাই ভলিউম রিলেটেড ট্যাগ হচ্ছে আমার zero high volume related tag আমি পাইনি এই জন্য আমাকে জিরো দেখাচ্ছে বাদ বাকি সবগুলোই আমার ফাইভ আমি উপরেরগুলো যদি ফাইভ দিতে পারি সেটা আমার জন্য বেটার আর কিচ্ছু লাগবে না এগুলো একটু পরে অন্যভাবে দেখবেন আর একটু বেশি আছে আচ্ছা এখন দেখেন আমার এই জায়গার মধ্যে দেখা টাইটেল আছে টাইটেলটা টু লং এটা লং হয়ে গেছে একটু বেশি লম্বা হয়ে গেছে এই জন্য আমাকে দেখাচ্ছে টাইটেলটা টু লং ট্যাগ ঠিক আছে আমার ট্যাগটা চলতেছে হ্যাঁ, আমার টাইটেল সবুজ আছে তার মানে এটা ঠিক তারপরে ডেসক্রিপশন ডেসক্রিপশনটা ঠিক আছে কাট ঠিক আছে অ্যান্ড স্কিন ঠিক আছে হাই রেস তামলাইন আমার তামলাইনটাও খুব ভালো হয়েছে তারপরে হচ্ছে high closed caption manual close ক্যাপশনটা আমি আসলে দিতে পারি না কি জন্য এইভাবে আচ্ছা অনেক ক্লিক করে দেখি কোনোভাবে দেওয়া যায় কি না তারপরে আছে কি reply to a recent comment আমি কোনো কমেন্ট এখনও পাইনি এটাকে রিপ্লাইও করতে পারিনি এই জন্য এটা আমার সবুজ আসেনি শেয়ার ফেসবুক দিলাম তো শেয়ার ফেসবুক দিলাম তারপরেও সে আমাকে এখানে কী দেখায় আচ্ছা দেখ এখান থেকে আমি শেয়ার দিয়ে দিই তারপরে কী দেখা দেখবো মনিটাইজেশন এনাবল মনিটাইজেশন এনাবলটা হচ্ছে আমি এখন পর্যন্ত আমার চ্যানেলকে মনিটাইজেশন করিনি এই জন্য এটা আনাবল দেখাচ্ছে মানে যখন আমি চ্যানেলটা মনিটাইজেশন করে নিব তখন সেটা আর আমি আনেবল দেখাইতে পারবো না এটা আমার অটোমেটিকলি হয়ে যাবে এই যে দেখেন আমার এখনও হ্যাঁ আমার এখন থেকে আপনার কি সাবস্ক্রাইবগুলো আমার শো করতেছে একশো পঁচাত্তরটা সাবস্ক্রাইব হয়েছে যাই হোক সেটা মাত্র তিন মাসের ফসল বুঝতে পারছেন এখন দেখেন আচ্ছা সোশ্যাল মিডিয়াতে সেখান থেকে দিলাম তো ক্লিক সেই ক্লিকে আমাদের তো দেখাচ্ছে যে আমরা পোস্ট করেছি রাইট আমাদের দেখাচ্ছে পোস্ট করেছি যদি আমরা পোস্ট করতাম না তাইলে আমাদের এখানে দেখাইতো না যে আমাদের দেখাইতো পোস্ট দেখাইতো ঠিক আছে আগে যেহেতু পোস্ট করছি সেহেতু আমাদের এই যে পোস্ট এটা আর করণ লাগবে না ওকে তারপরের বিষয় হচ্ছে কোনটা হ্যাঁ তারপরে অ্যাড টু প্লেলিস্ট আমরা প্লেলিস্ট দিয়ে দিছি ফাইবার এই জন্য এটা সবুজ পাবলিক দিয়ে দিছি তাইলে আমাদের এই ক্যাপশনটাতে কি আসছে ক্যাপশনটাতে অ্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাড ল্যাঙ্গুয়েজটাতে কী দেওয়া যায় এটা হচ্ছে বাংলা বাংলা দেওয়াই তো আছে এটা কি আচ্ছা ওকে তারপরে হচ্ছে যে আমাদের এখানে এটা ঠিক হয়েছে কিনা দেখি এখানে সোশ্যাল মিডিয়াটা ঠিক হয়েছে কিনা সোশ্যাল মিডিয়া হ্যাঁ share on social media share on Facebook সেটা ঠিক হয়েছে সবুজ চিহ্ন আসছে কিন্তু এটা আসেনি এটা এভাবে আসবেও না এইটা সহজে আনাও দেয় না এটা আমি ট্রাইও করিনি আগে এটা তো একটু ম্যাটারও না আমার স্কোর আমি যদি একশোর মধ্যে পঞ্চাশ দিতে পারি তাহলে আমার স্কোর ওকে ঠিক আছে আর এগুলার স্কোরটা এড হয় না এইভাবে অন্য কেউ দেখলে আমার এখান থেকে না অন্য কেউ দেখলে সে দেখতে পারবে এই পর্যন্ত হচ্ছে আপনাদের ভিডিও এসিও এখন আপনারা এখান থেকে যদি কোনো প্রশ্ন করতে চান বা কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন কি আপনারা আছেন না ঘুমাই গেছেন আছে আছে কোনো প্রশ্ন আছে না প্রশ্ন নাই কোনো স্যার এই কাজটা দেওয়ার সময় বায়ার কি কি জিনিস চাইতে পারে আচ্ছা এই কাজটার জন্য বায়ারের কাছ থেকে নিতে হবে আপনাকে চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে তারপরে হচ্ছে তার কাছ থেকে তার এর জন্য কয়েকটা কিওয়ার্ড নিতে হবে যে কোন কোন কিওয়ার্ডটা তার মানে মূল স্পেসিফিক কিওয়ার্ড অর্থাৎ তার সে কি চায় সে কোথায় মানে কোন মানুষের কাছে পৌঁছাইতে চায় সেরকম কয়েকটা মানুষের সেরকম কয়েকটা কিওয়ার্ড দিলে আপনার বলবেন যে আমার কিওয়ার্ডটা রিসার্চ করতে একটু সুবিধা হয় ঠিক আছে ভিডিওটা কি বায়ার দেব আমাকে অবশ্যই ভিডিও বায়ার দেব ভিডিও কি আপনি মেক করে দিতে পারবেন বা আপনি কি মেক করে দিবেন কোন বাসার কোন বায়ারে দিব কখন সেটা বলা যায় না বুঝতে পারছেন কিন্তু আমেল তো ওইগুলো ওইগুলো তো আমাকে নিতে হবে তাহলে আমার নিজের বুঝে নিতে হবে থাম্বেলগুলো ভিডিওটা দেখে তার উপরে আপনি ডেসক্রিপশন লিখবেন প্রথম কাজ হবে আপনার ভিডিও দেখা তারপরে ডেসক্রিপশন লেখা তারপরে টাইটেল লেখা তারপরে ট্যাগ করা তো ট্যাগগুলো যদি আপনি দুই চারটা ট্যাগ যদি আপনি পেয়ে যান তাহলে ট্রেকগুলোর উপরে চিন্তা করি আপনার জন্য ডেসক্রিপশন লেখা যেমন সহজ হবে তেমন আপনাকে ট্যাগ রিসার্চ করা সহজ হবে পারসন হলে মানে একটা ভিডিও ছাড়লে মোটামুটি ভালো র্যাঙ্ক করবে হ্যাঁ হ্যাঁ র্যাম এসইও করে দিলে ভিডিও এক সপ্তাহ পনেরো দিন এক মাস দুই মাস পরে একটা র্যাঙ্কে আসবে সাধারণত আমি যে ভিডিওগুলো দিই সেগুলো তো ওই রিলেটেড মানুষ ছাড়া দেখে না কথা বুঝতে পারছেন আর ওই রিলেটেড মনে করেন আপনি কাজ শিখে ফেলছেন এখন আপনি একটা ভিডিও দেখলে দৌড়ি আমি তার এটা পারি কইয়া রাখিয়া দিবেন তো এইভাবে সেইভাবে দেখবেন না কথা বুঝতে পারছেন এই জন্য আমরা আমি যে রিলেটেড ভিডিও দেই সেই রিলেটেড ভিডিওগুলোতে র্যাঙ্ক করাইতে একটু সময় লাগে একটু সময় লাগে কারণ এগুলা ওই ওই রিলেটেড মানুষ ছাড়া কেউ দেখে না কথা বুঝতে পারছেন বুঝতে পারছি কিন্তু আপনি গান দিবেন রেইন করে এককারে আকাশ উঠতে দেব যদি এন্টারটেনমেন্ট দেন যদি অন্য কোনো রকমের ভিডিও দেন গজল দেন আপনি যদি ওয়াজ দেন সেইরূপ ভিডিওগুলো কারণ এই ভিডিওগুলো সব ধরনের মানুষের কাছে কি আছে পছন্দ না আছে ছোট থেকে বড় সবার আচ্ছা, কাছে ছোট থেকে বড় সবার কাছে হ্যাঁ, হ্যাঁ স্যার বিজয় দিন কি পারেন হ্যাঁ ভিডিও এডিটিং কি পারেন বলছি ভিডিও এডিটিং কোন ক্লাস ইউটিউবে ভিডিও এডিটিংটা আমাদের আমাদের আমাদের বায়ারের কাছে বায়ারের কাছে চাওয়া লাগে ভিডিও এডিটিং আমি জানি না সেই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আপনাদের মধ্যে আপনারা যে কয়জন আছেন আপনাদের মধ্যে সেই ভিডিওটা সেই চ্যানেল লিঙ্কটা দিবেন সবাই ভিডিও দেখবেন সবাই ভিডিও দেখবেন ভিডিওগুলোতে কমেন্ট করবেন লাইক করবেন প্রত্যেকটা আলাদা আলাদা যে ভিডিও করছিলেন ওই কি বলে দশটা ইমেল করছেন দশটা ইমেল দিয়ে দশটা সাবস্ক্রাইব করবেন দশটা সাবস্ক্রাইব করবেন দশটা ইমেল দিয়ে দশজনেই কী করবেন ভিডিওটা দেখবেন এভাবে দেখবেন যে আপনি মনে করেন মামুন ভাইয়ের মিথুন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলেন আসুন আমাদের আমরা সাবস্ক্রাইব কী করি এক্সচেঞ্জ করি ঠিক আছে সাবস্ক্রাইব এক্সচেঞ্জ করি সাবস্ক্রাইব এক্সচেঞ্জটা কীভাবে যে সাবস্ক্রাইব এক্সচেঞ্জটা হচ্ছে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন ওয়াচ করেন ভিউ করেন আমি আপনার চ্যানেলে আমার দশটা ইমেল দিয়ে সাবস্ক্রাইব করি ওয়াচ করি এখন চিন্তা করেন আমাদের এইভাবে দশটা ইমেল আলা মানুষ কয়টা দরকার একশো জন মানুষ দরকার আপনার চ্যানেলটাকে ওয়াচ করতে হলে আপনার চ্যানেলটাকে গ্রো করতে হলে বেশি প্রয়োজন দরকার নেই একজন মানুষের দশটা ইমেল থাকলেই এনাফ আপনি দশটা এই মানুষটাকে বলবেন আমার দশটা ইমেল আছে আপনার কি দশটা ইমেল আছে সে যদি বলে হ্যাঁ আছে তাহলে আপনি বলবেন আমার দশটা ইমেল দিয়ে আমি আপনাকে দশটা সাবস্ক্রাইব দেবো দশটা ওয়াচ দিব দশটা ভিউ দিব অর্থাৎ আপনার পাঁচ মিনিটের ভিডিওগুলোকে আমি প্রত্যেকটা সাবস্ক্রাইব চ্যানেল প্রত্যেকটা মেইল দিয়ে আপনারটা ভিডিওটাকে আমি ওয়াচ করব এবং প্রত্যেকটা ওয়াচ করার পরে অর্থাৎ ওয়াচ করার একদম এন্ডিং টাইমে আপনি সাবস্ক্রাইব দিবেন আপনি ওয়াল দিবেন একটা কমেন্ট দিবেন এতে কি হবে এই যে দেখেন আপনি মনে করেন পাঁচ পাঁচ মিনিটের একটা ভিডিও আপনারা দশটা যদি মেল দিয়ে দেখেন তাহলে পাঁচ দশে পঞ্চাশটা তেমনিভাবে আবার আরেকজনের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন যেমন আবার মামুন ভাই আর ইমরান ভাই একে অপরের সাথে কন্ট্যাক্ট করবেন এভাবে যদি আপনি একশো জন মানুষের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে আপনার এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেল এবং এই এক হাজার সাবস্ক্রাইব হইতে গিয়া আপনি কি করতে পারলেন এটা হচ্ছে এটাকে বলে টিম ওয়াইজ ওয়ার্ক এখন আপনি কি করতে পারলেন এক হাজার সাবস্ক্রাইব হইতে গিয়ে দেখা গেল আপনার দেখবেন এক হাজার বা পনেরোশো ওয়াচ টাইম হয়ে গেছে এরপরে যখন আপনার এইভাবে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব পারবে এবং প্রথম দিক থেকে খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম আসবে তখন চ্যানেলটা অটোমেটিক যেহেতু আপনি এসিও e করে দিবেন যেহেতু আপনি এসিও e করে দিবেন প্রত্যেকটা ভিডিও আপনার চ্যানেলের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্কে আসবে এবং অটোমেটিকলি তখন সাবস্ক্রাইব আপ চলে আসবে আসলে একটা চ্যানেলকে যদি আপনি টেকনিক জানেন একটু সময় দেন তাহলে একটা চ্যানেলকে উঠাইয়ে নিয়ে আসা খুব কষ্টের কাজ না জাস্ট আপনাকে একটু আন্তরিকভাবে সময় দিতে হবে আর একটু পরিশ্রম করতে হবে এটা হলো কথা কথা বুঝতে পারছেন আর আজকে যেমন আমি মামুন ভাইয়ের সাথে বলবো আপনি এক্সচেঞ্জ করেন আমার সাথে কথা বুঝতে পারছেন আপনি মামুন ভাই ভিডিও দিচ্ছেন আপনি দশটা মেল করছেন তাহলে আপনি দশটা মেলের সাথে আমাকে এক্সচেঞ্জ করেন হ্যাঁ আমি এক্সচেঞ্জ করব শেষ এটা তারপরে কি করবেন আপনারা এখানের মধ্যে থেকে আপনারা চলে যাবেন ফেসবুকে সরি ফেসবুক তো এই জায়গার মধ্যে আছে ফেসবুকের মধ্যে আপনি কি করবেন এই যে দেখেন গ্রুপ অ্যাড হবেন sub versus sub sub versus sub sub versus sub group দিবেন সার্চ সার্চ দিয়ে লিখবেন এখান থেকে সার্চ করবেন গ্রুপ এখান থেকে সার্চ করবেন গ্রুপ গ্রুপ থেকে সার্চ করে লোকেশন দিবেন লোকেশন দিবেন বাংলাদেশ বাংলাদেশ ঢাকা বাংলাদেশ এই যে আপনি এই গ্রুপে জয়েন হবেন ঠিক আছে এই গ্রুপে জয়েন হবেন গ্রুপটা ওপেন করবেন গ্রুপটা ওপেন করবেন ওপেন করে আপনি গ্রুপের নিচের দিকে আসবেন এখানে এখানে আছেন অনেক মানুষ এই যে subscribe to subscribe send your link ঠিক আছে অর্থাৎ সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব মানে আপনি আপনাকে সাবস্ক্রাইব করবো আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন আপনি তাকে এখান থেকে ইনবক্স করবেন দেখেন আপনি তাকে ইনবক্স করবেন inbox আপনি কি সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ এক্সচেঞ্জ করতে চান আপনার চ্যানেল কি এভাবেই কাজ করবেন তাহলে তারপরে দিয়ে দিবেন কি এখন সে এইটা তার এটা রিকোয়েস্টে বা স্পামে চলে যাবে অনেক সময় মানুষ রিকোয়েস্টে চলে গেছে বা রিকোয়েস্ট চেক করে না আপনি তাকে বলবেন কি check check your check your inbox ঠিক আছে কমেন্টস দিয়ে দিলেন এখন সে কী করবে তার কমেন্টসটা চেক করবে চেক করে সে আপনাকে রিপ্লাই দিবে হ্যাঁ আপনি কি সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ এক্সচেঞ্জ করতে চান মানে হচ্ছে আপনি কি সাবস্ক্রাইব এবং ওয়াচ একে অপরের সাথে মানে চেঞ্জ করতে চান আমি দিব আপনি দিবেন এভাবে করতে চান সে তখন তারা বলবেন যদি আমার দশটা মেইল আছে আপনারও কি দশটা মেইল আছে যদি তাকে তাহলে আমরা দশটা সাব এক্সচেঞ্জ করতে পারবো কথাটা বুঝতে পারছেন এইভাবে আপনি কি করবেন প্রমোশনের কাজ করবেন আপনার চ্যানেলটা কাজ করবেন এখন আগামী দিনের কাজ হচ্ছে অর্থাৎ আগামী সোমবারের ক্লাসের আগে আপনারা অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের চ্যানেলে একটা ভিডিও এইভাবে এসিও করিয়া এসিওর স্কোর শো স্ক্রিনশট দিয়া আমার গ্রুপে পোস্ট করবেন আর হচ্ছে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে দশটা বা পনেরোটা বিশটা করে সাবস্ক্রাইব এভাবে বাড়িয়ে নেওয়ার জন্য ঠিক আছে আর ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের আপনাদের ফাইবারের ক্লাস হবে আগামী সোমবারে ইনশাল্লাহ ফাইবারের ক্লাসের জন্য আপনারা প্রত্যেককে ক্লাসের জন্য আপনারা প্রত্যেককে ভাই মাইক্রোফোন অফ করেন ভাই মাইক্রোফোন অফ করেন আপনারা প্রত্যেককে প্রফেশনাল ছবি রেডি করবেন অবশ্যই প্রত্যেককে প্রফেশনাল ছবি রেডি করবেন আর যিনি মিথুন ভাই আপনি আপনি তো বলছেন আপনার টাইপিং স্পিড ভালো আছে আপনি তাহলে আপনি অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবেন আপনি আপনার স্ক্রিন শেয়ার করে ফাইবার অ্যাকাউন্ট রেডি করবেন ক্লাসের মাধ্যমে ঠিক আছে আর অবশ্যই আপনার ভোটার কার্ড থাকতে হবে ভোটার রেগার এখন সাথে লাগবে না ইনফরমেশনটা লাগবে আর আর কি একটা জিনিস ভুলে গেছি আর একটা বিষয় আচ্ছা যাই হোক ওই সময়টা আপনারা হ্যাঁ আপনারা প্রত্যেকে প্রত্যেকের প্রোফাইলে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করবেন অবশ্যই আপনারা প্রত্যেকেই গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করবেন হ্যাঁ ইমরান ভাই কি বলতে চাচ্ছেন বলেন প্লিজ তো বলতে চাচ্ছিলাম যে ইউটিউবে যদি ভিডিও আপলোড করি হ্যাঁ ওটা কি ছবি মানে শুধু অডিও হবে কিন্তু ভিডিওটা করা যাবে না মানে এটা মানুষজন দেখবে না এরকম কোনো কোরআন তেলাওয়াত বা ওয়াজ টাজ হয় এরকম কোনো সিস্টেম আছে কিনা সেটা জানি না ভাই আমি সেটা সম্পর্কে কোনো অনেক চ্যানেলে তো দেখি যেমন সুরা আর রহমান অনেক হ্যাঁ, অনেক অডিও অডিওটা আপনি ওইভাবে আমি আপনাকে বলি ওই যে এই যে স্ক্রিন শেয়ার অফ করে দিলাম ঠিক আছে এখন আপনি কি করবেন আপনি অন্য একটা ট্যাবে এই রেকর্ডারটা এভাবে অন রাখবেন এভাবে রেকর্ডারটা অন রাখবেন অন্য একটা ট্যাবে আপনি কি করবেন ওই তেলাওয়ারটা বাজাইবেন ঠিক আছে সেই তেলাওয়ারটা আপনি পরে পোস্ট করবেন তাইলে এটা অডিও হয়ে যাবে আর কোনো সমস্যা নাই পুরো ক্লিয়ার হইলাম না না আপনি অরিজিনাল যে অডিও যেভাবে সেই অডিওটা আমরা যেভাবে ওই যে অডিও রেকর্ড করি সেভাবে অডিও দেওয়া যায় কিনা সেটা সম্পর্কে আমি ক্লিয়ার না মানে এটা আমি জানি না দেওয়া যায় কিনা সেটা আমি জানি না আর একটা সিস্টেম আছে এই যেভাবে রাখছি এখন আমি স্ক্রিনটা রাখছি না এইভাবে স্ক্রিনটা রাখছি কিন্তু এইদিকে আবার রেকর্ডও হচ্ছে ওইভাবে আপনি আবার পারেন এটা হচ্ছে আপনার মনে মোটামুটি ভিডিওর মাধ্যমে একটা রেকর্ডার অডিও রেকর্ডার অর্থাৎ আপনার ফেস দেখা যাবে না বাট অডিও চলবে কিন্তু সেটা একটা ভিডিওর মতো হয়ে যাব আরেকটা বিষয় হচ্ছে আপনি শুধু অডিও দিয়া শুধু অডিও দিয়ে তো এটা হচ্ছে ভিডিও দেওয়ার জন্য অডিও সম্ভবত দেয়া যাবে না কারণ এটা হচ্ছে ভিডিও না হইলে আপনি মনিটাইজেশন তো করতে পারবেন না এটা শোনার উপরে কোনো স্কোর না মূল স্কোরটা হচ্ছে দেখার উপরে ওয়াচের উপরে বিষয়টা বুঝতে পারছি এইভাবে দিলে আবার ওয়াচ হবে এইভাবে দিলে কোনো সমস্যা নেই আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন এই সিস্টেমে এখন যে সিস্টেমে আমরা আছি ওই সিস্টেমে দিলে আপনি মনিটাইজেশন পাবেন কিন্তু একদম একদম আপনার টেপ রেকর্ডারের মতো অডিও রেকর্ডার যদি হয় তাইলে পারবেন না আরেকটা হলো যে ওই মোবাইল দিয়ে যে বিভিন্ন রকমের কাজ দেখায় হ্যাঁ ইউটিউব এটা করে করতে পারে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে পারবেন এই মোবাইল দিয়ে আপনি আপনি আপনার মোবাইলে বিডমিক আই বিডমিক কিওয়ার্ডটা এক্সটেনশনটা আপনার মোবাইলে অ্যাপস অ্যাপস আছে সেই অ্যাপসটা আপনি আপনার মোবাইলে ইনস্টল দিবেন সেই অ্যাপসের মাধ্যমে আপনার ইউটিউব চালাইবেন কোনো সমস্যা হবে না আপনি সেইভাবে একদম হান্ড্রেড পার্সেন্ট এসিও করতে পারবেন আমি মানে এই যে অনেকে যে মোবাইল ফেসবুক খোলা বা ই করে বিভিন্ন রকমের কাজ দেখায় ঠিক আছে কিন্তু মোবাইল দিয়ে দেখায় ঠিক আছে কিন্তু মোবাইল দিয়ে ওরা দেখায় কিন্তু দেখায় তো ইউটিউবে সেটা তো আমি জানি না ওদের বিষয়টা আসলে আমি আসলে আমি দেখি না আমরা এটা দেখাই আপনি যেমন একটা ই দেখাই স্যার যে একটা মনে করেন ভিডিও কপি কইরা পরে এটা এডিট করলে মনে করেন ফার্স্টে আবার একটা ভিডিও আবার লাস্টে আমার একটা ভিডিও ভাই কই আইছে না আচ্ছা তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে